আমি যত টাকা কামাই করে আপনাদের কাছ থেকে নিয়ে যাই এইগুলো টাকা মসজিদ মাদ্রাসা তৈরি করি এবং সেখানে পাবলিকের একটা পয়সাও দাম শব্দে নেওয়া হয় না সম্পূর্ণ টাকা হলো ওয়াজের পরে আপনারা যা দেন সেইটা দিয়ে আমি খরচ করি যারা যায় তারা এই জিনিসটা বলে আলহামদুলিল্লাহ আমি যে কথা আপনাদের সামনে বলবো যে রাজনীতি খুব খেয়াল করবেন রাজনীতি যারা হজ করবার গেছেন এখানে যারা হাজি আসছেন আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু একটা বিয়া পাঠ করেছেন ওখানে হজ করতে গিয়া পড়েননি লব্বাই আল্লাহ লব্বাই লব্বাই লা ইন্নাল হামদা মাতা লাকাওয়াল মুখ বলেন তো লাকাওয়াল এর বাংলা অর্থ কি আমরা বলে গেলে এখানে অসুবিধা নেই কিন্তু বাংলা যারা করেছেন সে কোন দল করে হজ করবার গেছেন সেটা ভিন্ন কথা কিন্তু ওখানে হজ করতে গিয়ে তাল দিয়ে পড়েছেন রাজত্বের ভিতরে রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না আমি সেই জন্য কোরআন শরীফের একশো চোদ্দটা সুরা আছে আমি আজকে এমন একটা সুরা থেকে আলোচনা করব যে সুরার নামই হলো রাজত্ব সুরার নামই হলো রাজ্য নাম হলো মুল্ক জোরে বলেন নাম কি উনত্রিশ পারা প্রথমেই এই সুরাটা আপনারা পাবেন বেশি খোঁজা লাগবেন না সেখান থেকে আমি দুটো আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা করব প্রথম আয়াতটা আপনাদের সকলের জন্য একটু অর্থ করে দিন তারপরে তাফসির করে হ্যাঁ, সুরা ফাতিহা তাফসির করতে বহুদিন লাগবে সুরে ক্লাসের তাফসির করতে কয়েকদিন লাগবে যেটা এক খতম কোরআন পড়ার সব পাওয়া যায় তিনবার করলে নরেগণ কথা ঠিক ঠিক তো এখন সুরের মূলকের দুই আয়াত تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير বাংলা অর্থ পুত পবিত্র আল্লাহ সোমানাল্লাহ বলেন বিয়াদিহিল মুলক সমস্ত রাজত্ব তার হাতে ওয়াহু আলা এবং সমস্ত ক্ষমতার মালিক হলেন তিনি তাহলে গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে সমস্ত ক্ষমতার মালিককে সেটা হলো প্রথম আয়াত এখন দুই নম্বর আয়াত خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور চেয়ারম্যান সাহেব একটা সত্য কথা বলেছেন যদিও তার এলাকার দুর্নাম হয়েছে আর বিশেষ করে আমি যে গ্রামে ওয়াজ করবো সেই গ্রামের আর বেশি দুর্নাম হলো লাল গাড়ি নাকি মদের ব্যবসা চলে ধরেছেন কিসের ব্যবসা বর্তমান সরকার দুইটা জিনিস নিয়ে খুব টেনশনে আছে এক নম্বর হলো মাদক মুক্ত সমাজ গঠন করা দুই নম্বর হলো বাল্য বিবাহ বন্ধ করা আমি যত জায়গায় গেছি নেতারা অনেক ভালো ভালো কথা বলেন তার মধ্যে এই দুইটা কথা বলেন একটা হলো মাদক মুক্ত সমাজ আমাদের বাংলাদেশের ছেলেরা যেন মদের কাছে না যায় কোন কথা ঠিক না আর দুই নম্বর হলো বাল্য বিবাহ বন্ধ করা এখন আসছেন এই মাদক মুক্ত সমাজ গঠন করতে গেলে ওয়াজ দেওয়া হবে কি হবে না এটা আমাদের জানা দরকার খলিফাতুল মুসলিমের হজরত উমর রাস্তা দিয়ে যাচ্ছেন যাওয়ার সময় দেখে তার সামনে একটা যুবক চলতেছে কখনো রাস্তার ডান সাইডটা যায় কখনো বাম সাইডে যায় মানে চলার কোন সাইজ নাই জোরেগণ কি নাই আপনারা বলেন তো যারা মুসলমান তারা রাস্তার কোন সাইডে যাবে আমাদের বাংলাদেশের মুসলমান কোন সাইডে যায় কেন যায় কারণ বাংলাদেশের আইন আছে আল্লাহর আইন নাই জোরে তার গেলে আপনি পরে পড়বেন হজরত তোমার দেখতেছেন ছেলেটা কখনো ডানেও যায় কখনো বামেও যায় তিনি খুব দ্রুত গতিতে ওই ছেলেটাকে সাইজ করার জন্য সামনে গিয়া তাকায় দেখে ছেলেটার কেউ না তারই জন্ম দেওয়া সন্তান নাম হলো আবু সামা গোরেকার নাম কি কোমর ফারুক কোনো কথা বলার আগে ছেলেটার সঙ্গে কোনো কথা বলার আগে রাসুলের একটা হাদিস আসসালাম কবুল্লাহ কালাম এটা কিন্তু নবীর হাদিস কোনো কথা বলার আগে সালাম দেওয়া লাগবে কেউ যদি বলে মাননীয় সভাপতি সাহেব মাননীয় প্রধান অতিথি সাহেব আমার সামনে যারা বসে আছেন পর্দার অন্তরে যারা বসেছেন সকলকে লক্ষ্য করে আমার সালাম তাহলে নবীর হাদিসের বর খেলা হলো কারণ আগে সালাম দিয়ে পরে সভাপতি তো প্রধান অতিথি তো নারী পুরুষ তো যা কও পরে তো কিন্তু আগে সালাম দাও সালাম কবলাল কালাম কোন কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে সালাম তোমার ঘরের ছেলের সঙ্গে কিছু বলবেন ডান সাইড বাম সাইড করতেছে কিছু বলার দরকার আছে না নাই তো বলার আগে কি দেওয়া লাগবে আসসালাম আলাইকা ইয়া ইবনি ইয়া আমার পুত্র তোমার উপরে আল্লাহ রহমত বর্ষিত হোক ছেলেটা বলতেছে আপনি কে ভাই হাসির কথা না মাদক মুক্ত সমাজ এমনি হবে ওমর ফারুকের ছেলে বলতেছে আপনি কে ভাই চলতে গেছে কিরি বিয়াটা ভাই দল মাথা ঠিক নাই ধরে ধরে আর কি ঠিক নাই মাথা ঠিক নাই মুখের কাছে নাকটা নিয়ে গেছে দেখে মুখের ভিতর থেকে মদের সুগন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ আসতেছে ওমার ফারুক এক টানে মাথার পাগড়ি খুললেন এক টানে মাথার পাগড়ি খুললেন কারণ পাগড়ি পরাও শূন্য পাগড়ি খোলাও শূন্য এই যে আমার ঘাড়ে পাগড়ি দেখতেছেন নামাজের সময় মাথায় তিন পেঁয়াজ দেয়া নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তাকে সত্তর গুণ সোয়াব বেশি দেয় আমার অনেক সময় খোলাও শূন্য মানে এই পাগড়িটা তিনি কেন খুললেন যে তার এই মাতাল ছেলেকে শাস্তি দিবার গেলে বান্দা লাগবে ওরেখন কি করা লাগবে হ্যান্ডকাপ করবেন না হ্যান্ডকাপ আজকে বাংলাদেশে যারা এক সময় সেই রকম দাপট এদের ক্যাসিনো ব্যবসা করতে দিকে স্বামীর নাকি স্বামীর তারা হাজার হাজার কোটি টাকা অথচ ওকে ধরে নিয়ে যাচ্ছে হাতে হ্যান্ডকাপ দিয়ে তার মানে কি বোঝা গেল ওয়ার ফারুক এক টানে মাথার পাগড়ি করলেন মাতার পাগড়ি খুলে ছেলেটাকে মলমা দিয়ে বাঁধলেন গরু টানার মতন করে মসজিদে নবীতে নিয়ে গেলেন সোনালো বলেন আপনারা যে মসজিদের উন্নয়ন কল্পে মসজিদ কমিটি করতে আয়োজিত আজকের এই জান্নাতের বাগান লাগাইছেন আজকে শুনে নেন মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না মসজিদ থেকে অর্ধ পৃথিবী রাজ্য শাসন করেছে জোরে গন্ডটা ঠিক না মসজিদ নবীতে নিয়ে গিয়ে মসজিদ নবীর বাহিরের একটা খুঁটির সঙ্গে ছেলেকে মলমা দিয়ে বাঁধলেন মলমা দিয়ে বেঁধে অগ্রতম মসজিদের মধ্যে ঢুকে জোহরের নামাজ জোরে কোন নামাজ জোহরের চার একা শূন্য তাদাই করতেছেন প্রত্যেকটা মুসল্লি মসজিদের মধ্যে ঢুকতেছে কিন্তু মলমা দিয়ে বাঁধা আবু সামার দিকে তাকায় চিন্তা করে কিনে অর্থ বিজেপির খলিফা ছেলেকে কে বাঁধলো রে কিন্তু ভিতর দিকে টাকা দেখে রুকুত আছে কাজ আছে সবাই বুঝতে পারলেন যে উমর ফারুক ছাড়া এই কাম কেউ করার সাহস পাবে না নামাজের ইমামতি করলেন তোমার নিজেই ইমামতি শেষ করার পরে এই যে ইমাম বলা হলো আমার আগেকার বক্তা বললেন ইমামে সোকরা আর ইমামে কোবরা যারা এমপি যারা চেয়ারম্যান তারা হলো ইমামে কোবরা আর যারা মসজিদের ইমাম তারা হলো সোগরা সোগরা মানে ছোট কোবরা মানে বড় আল্লাহর কোরআনের সমাজ যেদিন চালু হবে সেদিন প্রত্যেকটা চেয়ারম্যানকে প্রত্যেকটা এমপিকে এলাকার মসজিদের বড় মসজিদের ইমামতি করা লাগবে অগ্রতর জোহরের স্যার রাখা খরচ নামাজ আদায় করে সুন্নত পড়ার পরে সতেরো নামাজ হলো ফরজ আর বারো হলো জোরে কোন সতেরো নামাজ কি বারো কি আপনারা জানেন এই কয় বারো আর সতেরো কত হয় এই হিসাব করেন তো বারো আর সতেরো কত হয় হ্যাঁ? বত্রিশ ও উনত্রিশ আর আপনাকে কেউ বেদের তিন রাখাতেও বলে কেউ এক রাখাতেও বলে এখন কথা ঠিক এক বলে তিন টাকা অসুবিধা নেই এক টাকাতেও পড়া যাবে তিন টাকাতেও পড়া যাবে এই নিয়ে যেন যেন দ্বন্দ্ব না হয় মিলেমিশে থাকা লাগবে একথা আল্লাহ বলেছেন তোমরা বিচ্ছিন্ন হবে না সাধারণ বিষয় নিয়ে পড়ে তো তিন পড়ুক আর এক পড়ুক পড়ে তো আচ্ছা যারা পড়ে না তার তো খবর কি হ্যাঁ তার কে কোনো এই পাঁচ অক্ত নামাজ অক্ত মানে সময় ধরে কোন অক্ত মানে কি অক্ত মানে সময় এই পাঁচ অক্ত কখন আল্লাহ বললেন সূর্য উদয়ের পূর্বে ফজরের নামাজ দুই রাখা আদায় করা লাগবে সূর্য যখন পশ্চিম দিকে হেরে যাবে এমন সময় জোহরের চার তামাক আদায় করা লাগবে সূর্যের পাওয়ার যখন কমে যাবে এমন সময় আসরের চার রেখাত নামাজ আদায় করা লাগবে আর সূর্য যখন ডুবে যাবে অল্প সময়ের মধ্যে মাগরীবে তিন রেখাত নামাজ আদায় করবা রাতে অন্ধকার যখন গাড়া হবে তখন এসব চার রেখাত নামাজ আদায় করা লাগবে নবী বললেন আল্লাহ এই পাঁচ রক্ত নামাজ আদায় করলে আমার উম্মতকে আপনি কি পুরস্কার দেবেন আল্লাহ তালা লাইলাতুল মেরাজের নবীকে পুরুষ পুরস্কারের ঘোষণা করে দিলেন আজকে আলোচনার মসজিদ উন্নয়ন করবে যখন মাহফিল সেই পুরস্কারের আলোচনাটা আমি আপনাদের শোনাবার চাই শোনার দরকার আছে জোহর নামাজ শেষ করে সমস্ত মুসল্লি সাহাবিরা মসজিদ থেকে বের হওয়ার আগে হজরত উমর বের হলেন বের হয়ে ছেলের কাছে সে সঙ্গে সঙ্গে ছেলে চিৎকার করে বলতেছে বাবা আমি কি অপরাধ করেছি বাবা আমাকে এইভাবে বেঁধে কেন রাখা হয়েছে বাবা মেহরবানি করে আমার বাঁধন খুলে দেন ওর ফারুক সঙ্গে সঙ্গে ছেলেটার দিকে না তাকায় চিৎকার করে বললেন সাল্লাহ জোর করো জল্লাদকে ডাক দিলেন জোরে বলেন কাকে ডাক দিলেন জল্লাদকে ডাক দিলেন সঙ্গে সঙ্গে জল্লাদ এসে বলে আমির আল মমিন আমারে ডাকেন কেন বলে আমার আবু সামা মদ পান করেছে মদ পান করলে তাকে আল্লাহর কোরআনের আইনে আশিটা বেত্রাঘাত করা লাগবে আমার আবু সামা মদ পান করেছে তাকে আশিটা বেত্রাঘাত করা লাগবে কয়টা তো তুমি এখন আমার ছেলেকে আশিটা ব্যাপ মারো ওমর ফারুক চেয়ারে বসলেন আর জল্লাদ মারা শুরু করলেন যখন একটা ব্যাট মারছে দুইটা ব্যাট মারছে তিনটা ব্যাট মারছে উমর ফারুক এক টানে জল্লাদের কাছ থেকে ব্যাট কায়দা নিয়ে বলতেছে রে জল্লাদ সত্যি করে বলো আমার ছেলের উপরে তোমার দয়া বেশি না আমার দয়া বেশি তুমি সত্যি করে বলো আমার আবু সামার উপরে তোমার দয়া বেশি না আমার দয়া বেশি সমস্ত সাহাবেরা বলতেছেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় সবাই বলেন বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়ায় নিজে না খাইয়া বাবা নিজে না খাইয়া বাবা সন্তানকে খাওয়ায় বাবার মতন আপন বন্ধু নাই রে দুনিয়া আজকে সে বাপ কি বন্ধু না শত্রু এই জয়গান বন্ধু না শত্রু কিন্তু হজরত উমর এক টানে জল্লাদের হাত থেকে চাবুক নিয়ে বলতেছে সত্যি করে বল আমার আবু সামার উপর তোর দয়া বেশি না আমার দয়া বেশি সমস্ত সাহাবেরা বলতেছে সন্তানের উপরে বাপের দয়াই বেশি ওমর ফারুক বললেন তাহলে জল্লাদের মার দিয়ে দোররা আদায় হবে না জল্লাদের মারতে হবে না কারণ জল্লা আল্লাহর খেয়াল না করে আমার খেয়াল করতেছে কারণ যখন আল্লাহর আইন কার্যকর করা হবে আল্লাহর কোরআনের ওয়াজ করা হবে তখন কোন নেতা এমপি এসপি দেখে চলবে না দেখতে হবে আল্লাহকে আল্লাহকে দেখা লাগবে তুমি জল্লা আমার বেটাকে মারতেছ আমার দিকে খেয়াল করে দূরে মারলে আমি যদি কষ্ট পাই এই জন্য আস্তে আস্তে আস্তে মারতেছ তাহলে আল্লাহ আইন কার্যকর করতে গেলে খেয়াল করতে হবে কাকে আরো করে বলে হ্যাঁ। একেবারে চাবুক কাইগা নিয়ে ওমর ফারুক চাবুক মারা শুরু করলেন দুই থেকে গণনা শুরু করলেন সমস্ত সাহাবিরা বলতেছে আমি ইরাল মৌমিন জল্লাদ তিনটা চাবুক মারছে আপনি চার থেকে গণনা শুরু করেন ওমর ফারুক বললেন জল্লাদ এই তিন বাড়ি আমার এক বাড়ির সমান তাই তিন বাড়িকে আমি এক ধরে দুই থেকে শুরু করলাম বাজান তো হবে তোমার মারতে মারতে মারতে মারতে যে মাত্র তিরিশটা বাড়ি মারতে আগু সামা বেহোশ হয়ে পড়ে গেছে ওমর ফারুক বললেন পানি নিয়ে আসো এক গিলাস পানি নিয়ে আসো সাহানের মধ্যে একজন দৌড়ে গিয়ে এক গিলাস ঠান্ডা পানি এনে দিল মনে করছিল হজরত উমর হয়তো ছেড়ে তাকে পানি পান করাবে কিন্তু হজরত উমর নিজেই পানি পান করে বলতেছে ওকে মারতে মারতে আমি দুর্বল হয়ে গেছি কারণ দুর্বল হয়ে দৌড়া কার্যকর হয় না এই জন্য পানি পান করে সবল হলাম সামান্য পানি গিয়ে সেটা তলায় ছিল ওই পানিটা মাকে মুখে যখন ছিটিয়ে দেয় আবু সামা যখন হুঁশ পাইছে আবার মারা শুরু করছে মারতে মারতে যেই মাত্র পঞ্চাশটা চাবুক মারা রয়েছে আদু সমাজের দিলে মতো বিদায় নিয়েছে তোমার ফারুক বললেন রে নবীর সাহাবিরা আবু সামার জন্য তোমরা কবর খোঁড়ো আমি নিজে তাকে জানাজা পড়াবো আমি নিজে তার দেহ কবরের ঘরে নামাবো নিজে জানাজা পড়ার পরে আবু সামাকে কবরের ঘরে নামাইয়া সবাই যখন মাটি দিয়ে চলে যায় হজরত কুমোর কিন্তু আবু সামার কবর ছাড়ে না সবাই যখন চলে গেছে এমন সময় হজরত উমর কোমরের ভিতর থেকে চাবুক টেনে বের করে আবার একান্ন থেকে চাবুক মারা শুরু করেছে যে মাত্র আশিটা ব্যবসাঘাত মারা হলো কোমর ফারুক চাবুকটা ফাইলা দিয়া আল্লাহকে বলতেছে মাবু মদ পান করলে আশিটা বেত্রা ঘাত মারা লাগবে পঞ্চাশটা মারতে আমার ছেলে বলে গেছে তাই বলে তুমি মনে করো না তোমার আইন কার্যকর হবে না দরকার হলে কবর উপরে তিরিশটা ব্যাট নাই আমি আশিটা তোমরা কার্যকর করেছি আপনারা বলেন তো নিজের ছেলে মদ পান করলে অর্থ পৃথিবীর খলিফা যদি এমন করে আল্লাহর আইন কার্যকর করে তাহলে এমপি e মন্ত্রী সন্তানকে কোনোদিন মদ খাবে ওয়াজ দিয়ে হিলির কাছে বাড়ি এই তো সামনে হিলি হ্যাঁ হ্যাঁ রে ফেন্সি দিন ফেন্সি দেন